মিস করব খুব মিস করব চলো ইচ্ছা ছিল সব হ্যাঁ। পুরো সাপোর্টটা একসঙ্গে করব কিন্তু যাক উপরবেলা সাপ দিয়ে দিল তো চলো আর সুযোগটা ছাড়তে চাইছি না মর্নিং গুড মর্নিং ফ্রম মঙ্গন তো কালকে রাত্রে আমরা মঙ্গন এসেছিলাম আর পুরো বৃষ্টিতে ভিজে আর ল্যান্ডস্লাইডের জন্য মানে বাড়ির দিকে এগোতে পারিনি তো আজকে জাস্ট মাঙ্গানে ছিলাম কালকে রাত্রে আর এখন বাড়ির দিকে বেরোচ্ছি আর এই দেখো অবস্থা তো বাইক যত ছিল সব লোডেড হয়ে আছে এই হচ্ছে বাইক আমাদের বাইক রাখা ছিল তো নিচে বাইক আর প্যাকিং চলছে সবাই এখন বেরোচ্ছি মাঙ্গান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে তো আরও সবাই ছিল সবাই এখন প্যাকিং করতে ব্যস্ত কারণ সব কিছু কালকে ভিজে একদম একাকার যার জন্য খুব পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো তো এখন জাস্ট সবাই রেডি হচ্ছি আর যেগুলো সব ভেজা ছিল ওইভাবেই প্যাকিং করে নিচ্ছি আর কালকে পুরো জুতোগুলো একদম ভিজে শেষ হয়ে গেছে তো এখন জাস্ট এখান থেকে বেরোনোর পালা আর তারপরে রাস্তায় কি হবে জানি না তো রাস্তায় দেখছি কি হচ্ছে তো সব আপডেট তোমাদের দেবো আর ভিডিওটিকে একদম লাস্ট তাক দেখো ভালো হবে তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি রাস্তার দিকে রাস্তায় পরিস্থিতি কি হবে জানি না বাট ওয়েদার সকালে বৃষ্টি বৃষ্টি ছিল এখন মোটামুটি ভালো হয়েছে তো রাস্তার দিকে বেরিয়ে সব দেখাচ্ছি তোমাদের সো আমরা এখন বেরোচ্ছি বাড়ির দিকে আর পিনাকিদা দেবুদা আর চিনুদা এরা যাচ্ছে গ্যাংটক তো গ্যাংটক থেকে কালকে করবে নাথুলা চলো খুব মিস করব জাস্ট আবার অন্য কোনো সময় অন্য কোনো মুহূর্তে সবার সঙ্গে আবার দেখা হবে আর এখন বেরোচ্ছি আমরা বাড়ির দিকে আর এরা রাইডটাকে কন্টিনিউ করবে আমরা এখন এখান থেকে জাস্ট বেরিয়ে পড়বো দিদি চলতে সো এটা ছিল সেই গঙ্গা হোটেল আগেও আমরা ছিলাম এই হোটেলেই হ্যাঁ চলো তো এখন জাস্ট আমাদের এখান থেকে বেরোচ্ছি সো এটা ছিল নর্থ সিকিম মঙ্গন সিটি তো কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার ফলে আমাদেরকে এখানে বাধ্যতামূলক দাঁড়িয়েছিলাম আর এখন জাস্ট আমরা বাড়ির দিকে ফিরছি আর দেখা হবে আবার এই শহরকে অন্যভাবে অন্য এক বছরে তো আবারও আসবো নর্থ সিকিমটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারলাম না এটার জন্য একটু মন খারাপ তো নেক্সট টাইম করব কারণ এখন ওয়েদার ঠিকঠাক দিচ্ছে না কখন কোন পরিস্থিতিতে চলে আসতে লাগে গ্যাংটকে যাবা গ্যাংটকে যায় একটু চেনটা চেক করে নিবা তো জাস্ট আমরা মঙ্গান থেকে এখন নিচে নামলাম আর এখন এই সিমথাংয়ের রোডের দিকে যাচ্ছি সিমথাং ডিকচু এই রোড হয়ে যাব রংপো আর রংপুরে আমরা লাঞ্চ করে নেব আর ওইখান থেকে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব তো চিনুদা দেবুদা আর পিনাকিদা তো তারা কন্টিনিউ করছে তারা আজকে যাবে গ্যাংটক গ্যাংটক থেকে তারা যাবে নাথুলা তো আমার কাছে আজকে সময় ছিল না যার জন্য কমপ্লিট করতে পারলাম না আর কিছুটা ওয়েদারের উপরও অনেকটা ডিপেন্ড করে কারণ কাল রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজে সম্পূর্ণ জিনিস ভিজে গেছে তো সব ভেজা ছিল যার জন্য কোনো জিনিস শুকনো ছিল না সেই জন্য ভাবলাম যে আজকে বাড়ি ফিরে যাই কারণ এত বৃষ্টিতে রাইডটাকে কন্টিনিউ করা অনেকটা অসম্ভবের ব্যাপার সব সম্পূর্ণ জিনিস যেহেতু ভিজে গেছে নেক্সট টাইম আবার আসবো এক সাইডটা হয়তো বাকি থেকে গেল তো নেক্সট টাইম এই সাইডটাকে কভার করব আর মঙ্গন থেকে যে রোডটা গিয়েছে সিমথাংয়ের দিকে তো রোডটা আগে মোটামুটি অতটা ভালো ছিল না কিন্তু এখন রোড কন্ডিশন পুরো ট্রিপে রোড কন্ডিশন অসাধারণ দারুণ ছিল আজকে বাড়ির দিকে ফিরছি তবু একটু মন তো খারাপ অবশ্যই হবে কারণ এত দিন তিন চার দিন একসাথে সবাই মিলে কাটিয়েছি আজকে সবাই সবার মতো আলাদা হয়ে যাব তো সবাইকে খুব মিস করব সঙ্গানের থেকে জাস্ট আট কিলোমিটার হবে তো এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম কারণ এখন মঙ্গনের পেট্রোল পাম্পে পেট্রোল নেই তো পেট্রোল নেই জাস্ট এই পেট্রোল পাম্পটাই তোমাদের আসতে হবে যদি তোমরা কোনো সময় নর্থ সিকিম রাইড করো কারণ এটাই লাস্ট পেট্রোল পাম্প এখন বর্তমানে বর্তমানে এটাই লাস্ট পেট্রোল পাম্প তো এখানে জাস্ট সবাই দাঁড়িয়েছিলাম আর এখন বাজে বারোটা আর এখন বেরোচ্ছি বাড়ির দিকে সব কিছু নেওয়া হয়েছে চলো আর এখানেও কালকে ধস হয়েছিল চলো চলো এগোনো দিচ্ছে এগোনো আস্তে গাদামাটি আস্তে আস্তে তিনটা তিনটা দুই পানামায় কালকে এই রাস্তাটাই বন্ধ হয়ে গেছিল এটার সামনে এটা রাস্তা বৃষ্টির দিনে রাস্তার অবস্থা এরকমই হয় পাহাড়ে খুব ভয়ানক পরিস্থিতি ছোট্ট একটা ঝর্ণা খুব অসাধারণ কিন্তু বৃষ্টি হলে এই ঝর্ণাগুলোই খুব ভয়ানক হয় চলো নিচে চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে নামো আমরা যখন আসলাম তখন রাস্তার কন্ডিশনটা ভালোই ছিল না দুদিনের বৃষ্টিতে একদম পুরো পরিস্থিতি একদম করে শেষ করে দিয়েছে অ্যাডভেঞ্চার এটাই তো আসল অ্যাডভেঞ্চার হুম হুম এগো এগো আস্তে আস্তে সরকারকে বিশ্বাস করা খুবই ভয়ানক কারণ মাঝে মাঝে ল্যান্ডস্লাইড প্রচুর পরিমাণে হচ্ছে যেটা বলেছিলাম কালকেও আমরা মানে একদম সামনাসামনি দেখেছি তো সেই সময় গোপ্রোটা অন ছিল না কারণ বৃষ্টি পড়ছিল প্রচুর সেই জন্য ব্যাগে গোপ্রোটা রেখেছিলাম আর কালকে সত্যি কথা বলতে কালকে রাইডটা খুব চাপের মধ্যেই ছিল যে জন্য আজকে বাড়ি বেরোচ্ছি অ্যাকচুয়ালি সিমথাং আমরা পৌঁছে গেছি এই হচ্ছে সিমথাং শহর জাস্ট অ্যামেজিং লোকেশন তো এটা একটা হোটেল আর এই হোটেলে দাঁড়ালাম খাওয়ার জন্য কারণ সিকিম থেকে যখন বেরিয়েছিলাম তখন কোনো কিছু খাওয়া হয়নি এখন জাস্ট এই হোটেলে আসলাম কিছু খাওয়া দাওয়া করবো আর লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাব তো শিলিগুড়ি যাব শিলিগুড়ি পৌঁছে দেখি দু চারটা কাজ রয়েছে অল্প শিলিগুড়িতে পৌঁছে দু চারটা কাজ করার পরে এখন সবাই এখানে একসাথে আছি আর পিনাকিদা আর দেবুদা যারা ছিল তারা চলে গেছে তোমার নাথুলার জন্য তো ওরা আজকে গ্যাংটকে স্টে করবে গ্যাংটকে স্টে করার পর আর আমরা চলে যাচ্ছি সিধা বাড়ি আর এখন জাস্ট রংপুর ক্রস করলাম রংপুর ক্রস করে একটু সামনের দিকে একটা হোটেল ছিল সেই হোটেলে বসেছি সবাই মিলে খেতে তো এটা হচ্ছে মাটন আর কি চিকেন সো এটা চিকেন এটা ডাল এটা ডাল ये आ गया राइस अभी आया है राइस सो এটা হচ্ছে রাইস दीजिए दीजिए यहाँ पे दीजिए तो थाली হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এখন জাস্ট বসি খেতে বসছি আর খাওয়া দাওয়া করে জাস্ট এখান থেকে বেরোচ্ছি তো চলো স্টার্ট করো খাওয়া দাওয়া তনু শুরু করো নাজবুল হ্যাঁ এখানে কি খাচ্ছে মোমো মোমো আমাদের আমাদের পেট অনেক বড় সেই জন্য এত কিছু খাওয়ার কেমন হলো বলো খাবার এত সুন্দরভাবে থালাটা সাজিয়েছিল দেখে পেট ভরে গেছে বাট মাংসটা একদমই ভালো হয়নি দাম হিসাবে তো একদমই কারণ আমাদের প্লেটটা যেভাবে সাজিয়েছিল সেটাকে মনে হলো যে বিয়ের প্যান্ডেল খাওয়ার খালা না না না অরিজিনাল থালা এত ভালো সাজিয়েছিল বাট একদমই হ্যালো গাইজ এখানে খেলাম আমরা জাস্ট um, দুশো আশি টাকা হিসাবে মটন মটন থালি তো জাস্ট জায়গাটার নাম হলো তোমার সিকিম গেট পেরিয়ে তো দুশো আশি টাকা হিসাবে থালি কেমন ছিল একদম বেকার বেকার মানে বেকার এখানে ভুলেও আসা ঠিক না কারণ ভিউটা দেখে অনেকে ডার হয় কিন্তু ডার হওয়া ঠিক না কারণ দুশো আশি টাকা টাকা একদিনে দুশো আশি টাকা ইনকাম করাটা খুব কঠিন ব্যাপার তো ভুলেও এই জায়গাটাই আসবে না মানে একদম বেকার খাবার আমি অর্ধেকের বেশি নষ্ট দেখে নাও এই যে এটা একটা হোটেল রেস্টুরেন্ট একদম বাজে খাবার বাঙালি হিসাবে কোনো দিন স্যাটিসফাইড না আমরা খাওয়ার হিসাবে কোনো দিন স্যাটিসফাইড হবো না এত বাজে খাবার জাস্ট দেখে নাও এটা পালগাঁও হোটেল অফ ফাল্গুনে হোটেল অফ ফাল্গুনে এই যে আমার সুশান্তদা তো জাস্ট এখানে খেতে দাঁড়িয়েছিলাম তো তো এখানে জাস্ট দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য পালগুনি হোটেল আর খাওয়ার সত্যি যখন দাদা কী বলে আলা সাজিয়েছিল তখন তো খুবই ভালো ছিল বেশ সাজিয়েছিল দেখে মনে হয়েছিল ভালোই হবে কিন্তু সেরম ছিল না সেরম খাওয়ার মধ্যে ছিল না তো জাস্ট এখানে খাওয়া দাওয়া হলো আর এখন জাস্ট এখান থেকে বেরোবো তো আমরা দাঁড়িয়েছিলাম রংপুর থেকে কিছুটা আগে একদম সাম বেঙ্গলে তো এটা ছিল হোটেল ফাল্গুনি তো যেমনভাবে খাওয়ার সাজিয়েছিল থালিতে জাস্ট ওরকম কোনো খাওয়ারের টেস্ট নেই মানে অনেক জঘন্য একটা ব্যাপার খাওয়ার একদম লিমিট ছাড়া তাহলে চলো চলো বেরোনো যাক ও জাস্ট এখন বেরোচ্ছি আর হোটেলটার যদি রিভিউ দিই তো ভীষণ খারাপ বাজে খাওয়া একদম বাজে খাওয়ার মাটনটা যা বানিয়েছিল একদম বাজে চলো চলো অ্যাকচুয়ালি মাটনের কোনো টেস্টই ছিল না ছবি খাবার কেমন খাইলি বাজে একদম বাজে না একদম বাজে খাবার আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজে তো বেরিয়েছিলাম সকাল দশটা সাড়ে দশটা নাগাদ আর এখন বাজে চারটে এগারো আর এখন আমরা রয়েছি তিস্তা ব্রিজ তো তিস্তা ব্রিজ এখন কাজ চলছে নিচে আর একটা ব্রিজ হয়তো হবে এখানে সো পুরো ট্রিপটার কথা যদি বলি মোটামুটি ঠিকই ছিল খারাপ ছিল না বেশ ভালোই ভালোই এনজয় করলাম সবাই মিলে আর এখন জাস্ট সবাই মিলে বাড়ি যাওয়ার পালা তো সেই ক্ষেত্রে একটু মন তো খারাপের বিষয় হয় তো আর কি কারো কারোর জন্য অপেক্ষা করছি পলাশ দুই পলাশই আসছে তাদের জন্য অপেক্ষা করছি আর জাস্ট এখান থেকে শুধুমাত্র আর একশো কিলোমিটারের মতো বাড়ির দূরত্ব তারপরে বাড়ি চলে যাব আর নতুন এক সময়ে আবার নতুন জায়গায় আবার এক্সপ্লোর করব তো ততক্ষণ চলো সবাই সাথে থাকো আবার দেখা হচ্ছে রোডে